বৈশ্বিক সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান পাকাপত্য করার পথে এগিয়ে চলছে চীন এই পথ চলায় আফ্রিকার আরও বেশ কয়েকটি দেশে সাময়িক ঘাঁটি করার দিকে নজর দিয়েছে দেশটি ব্রিটিশ সাময়িক ইনোমিস্টের এক বিশ্লেষণে উঠে এসেছে এমনই তথ্য জিবুতিতে সাময়িক পরিস্থিতি প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর সেখানে লুয়োমান্ডু নামক একটি জাহাজ পাঠিয়েছে চীন কিন্তু এটি কোনো গুরুত্বপূর্ণ বহন করার মতো তথ্য নয় কিন্তু যে জাহাজটি সেখানে মতন করা হয়েছে তার তাৎপর্যটি হচ্ছে অনেক বেশি যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন এডেন উপসাগরে চীনের এক হাজার একশো ফুটের যে নৌযান মোতায়েন করা হয়েছে তা যুদ্ধবিমান যুদ্ধজাহাজ কিংবা পারমাণবিক সাবমেরিন পাঠাতে সক্ষম এর বাহিরে তানজেরিয়ানে একটি চীনের এক হাজার কোটি মার্কিন ডলারের গভীর সমুদ্রবন্দর প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চলছে এতে সেখানে একই রকম ক্ষমতার আরও রণতরী দেখতে পারবে চীন মার্কিন বিশ্লেষকরা মনে করেন ভারত মহাসাগরের চারদিকে চীন তার সাময়িক বিস্তৃতি বাড়াতে চায় ইতিমধ্যেই ইনুয়েটাগাট গিলিতে একটি সাময়িক ঘাঁটি প্রতিষ্ঠা করা নিয়ে আলোচনায় এসেছে বেইজিং এটি চীন নৌবাহিনীকে আটলান্টিক উপমহাকুলে উপস্থিত করা জানাই দেওয়ার জন্য সুযোগ করে দিবে অন্যান্য স্থানেও এমন সুবিধা দেওয়ার সন্ধান আছে দেশটি গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফ্রিকা কমান্ডারের প্রধান জেনারেল সিস্টেম ইডেন স্টেভ মার্কিন সয়টেনারদের বলেন উত্তরের মরিতারিয়া থেকে শুরু করে দক্ষিণ লাবিবিয়া পর্যন্ত বিভিন্ন দেশে লোভনীয় প্রস্তাব দিয়ে রেখেছে চীন যুক্তরাষ্ট্রকে টক্কর দেওয়ার মতো বৈশ্বিক পরশক্তি হতে চায় চীন বিষয়টি পরিষ্কার জিবুতিতে চীনের সাময়িক ঘাঁটি তৈরির পর থেকে আফ্রিকা অঞ্চলে সাময়িক কার্যক্রম বাড়িয়েছে দেশটি যদিও চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা জলদস্যুতা ঠেকানোর প্রচেষ্টা হিসাবে এই পদক্ষেপ নিয়েছে দুই সালে চীনে পররক্ষা মন্ত্রণালয় বেইজিং চীন আফ্রিকা প্রতিরক্ষা ও নিরাপদ ফোরামের বৈঠক আয়োজন করেছে এতে আফ্রিকার পঞ্চাশটির মতো দেশ অংশ নেয় ফোরামের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে যেমন সহায়তা বৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় বৈঠকে একই বছর চীনের পক্ষ থেকে বেমেরুন গ্ল্যাবেন গানা ও নাইজেরিয়া সাময়িক মহড়া চালানো হয় পরের বছর চীন যৌথভাবে তানজেনিয়ার সঙ্গে সাময়িক মহড়া করে এরপর দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার সঙ্গে ত্রিদেশীয় মহড়া চালায় দেশটি টাকসোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী চীন এখন আফ্রিকার বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ দুই থেকে দুই সালের মধ্যে আফ্রিকার একুশটি দেশে অস্ত্র বিক্রয় করেছে বেইজিং অন্য কোনো দেশ সেখানে এত অস্ত্র বিক্রি করতে পারেনি বিশেষ করে অস্ত্রের মধ্যে রয়েছে বারওয়ান্ডার কাছে ট্রাঙ্ক বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র নাইজেরিয়ার কাছে সাজোয়া যান প্রভৃতি তবে আফ্রিকা অঞ্চলে সাময়িক সরঞ্জাম বিক্রির দিক থেকে চীন দ্বিতীয় এক্ষেত্রে রাশিয়ার দখল তিরিশ শতাংশ চীনের বিশ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের পাঁচ শতাংশ চীন অবশ্য সম্পর্ক ভালো রাখতে পুনরা সরঞ্জাম দানও করে থাকে ইতিমধ্যেই কৌশলটি তেজিনিয়া ও গিনিতে সাময়িক প্রশিক্ষণ কেন্দ্র ও সেনাদের থাকার জায়গা গড়ে তুলেছে দেশটি